ছোট ছোট ছোট এই যে আমি অল্প দিচ্ছি অল্প অল্প বাই বাই Ready, man? One, two, three. Hello everyone আমি মুশফিকুর রহিম পিমা স্টোরে আসলাম পুরা স্টোর পিমা থেকে রিলিজ হওয়া নতুন স্পোর্টস ওয়ারে ভরা সুতরাং আপনারা দেরি না করে আজই চলে আসুন স্টক শেষ হওয়ার আগে Assalamu alaikum. Hello everyone. This is Musfikur Rahim here from Puma Bangladesh. On behalf of Puma, I would like to congratulate Daraj on its 6th year anniversary. You will be glad to knowing that Puma is partnering up with Daraz on this anniversary. Stay tuned for more exciting offers and updates from Puma and Daraz. Assalamu alaikum. Hey everyone. Puma is celebrating the 6th anniversary of Daraz from this 30th August to 7th September. To celebrate this anniversary, Puma is giving exciting offers. So what are you waiting for? Visit theraz.com.bd slash Puma now. সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে আমি সম্মানিত সাবেক বর্তমান সকল শিক্ষার্থী শিক্ষক সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবসময় গর্ব অনুভব করি কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে স্পেশালি আমি আমার প্রিয় ডিপার্টমেন্ট হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সহ আমার ব্যাচের সকল বন্ধু বান্ধবীদের নিকট চিরকৃতজ্ঞ আমি আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ও গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে বর্তমানে কোভিড নাইন্টিন মোকাবেলা করে খুব শীঘ্রই আমাদের প্রিয় ক্যাম্পাস শিক্ষার আলোয় আলোকিত হয়ে আবারই পুনরায় ফিরে আসবে এই আশা ব্যক্ত করছি পরিশেষে উক্ত আয়োজনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্র শিক্ষক কেন্দ্রের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ